আজকে দেখব কিভাবে ব্লগ সাইট দেয় ফ্রি ওয়েবসাইট করতে হবে ঠিক আছে তো ব্লগ সাইটে ওয়েবসাইট করতে হলে অ্যাট ফার্স্ট আমাদের লাগবে একটা ব্রাউজার আর ব্রাউজারে আমাদের ইমেল লগ ইন করতে হবে ঠিক আছে তো আমরা সরাসরি চলে যাবো ব্লগার ডট কম ব্লগার হ্যাঁ ব্লগার ডট কম ঠিক আছে আচ্ছা যেহেতু আমার ইমেল সাইন ইন করতে এখানে আমরা সাইন ইন করতে হবে বা ক্রিয়েটিভ ব্লগ ঠিক আছে ফার্স্টে সাইন ইন করতে হবে অথবা ক্রিয়েটিভ ব্লগ যেখানে দিলেই হবে ক্রিয়েটিভ ব্লগই দিই তোমাকে এখন এখান থেকে একটা ইমেল সিলেক্ট করতে বলছে যেহেতু আমার লগ ইন করেছে আমি এই ইমেলটাই নিই সিলেক্ট করে দিলাম আমার ওই ইমেলের পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটা দিলাম সেভ করে রাখতে পারি ঠিক আছে সেভ করে রাখলাম এখানে একটা ডিসপ্লে নেম চাচ্ছে confirm profile the profile that reduce well we when the view your post is show below এই যে ডিসপ্লে নেম এটা কিন্তু আমার ডোমেন নেম হতে পারে হতে পারে যে ডিসপ্লে নেম এটা কিন্তু আমার ডোমেন নেম যেটা হচ্ছে যে নামে আমি সার্চ করবো ঠিক আছে তো আমি একটা যেহেতু আমরা ধরো বিভিন্ন অফার নিয়ে কাজ করবো অফারে আমরা ইয়ের সিপে গ্রিপের বা বিভিন্ন মার্কেট প্লেসের অফার নিয়ে কাজ সেই অফার রিলেটেড কিছু নাম দিলেই বেটার হয় দেখি তাও নামটা পাবো কিনা আমি এখানে নাম দিলাম গিফট স্টোর দিলাম গিফট কার্ড নিয়ে তো অনেকেই নেই তো গিফট স্টোর পেটার গিফট স্টোর দিয়ে কাজ ওকে আমার একটা গিফট স্টোর নামে এখানে একটা ব্লগ তৈরি হয়ে গেল এখন ধর এখান থেকে আমাদের থিয়েটার নিয়োগ করা যাবে ঠিক আছে আমরা এখান থেকেও যাইতে পারি বা এখান থেকে গ্রেট সেলে যেতে পারি না এরকম সরাসরি এরকম চলে আসবে ঠিক আছে আচ্ছা সরাসরি এরকম একটা পেজ আসবে ওটা করার পরে আমরা গিফট ইনস্টলমেন্ট করলাম না এটা চলে আসবে আমরা এখানে এখান থেকে করতে পারি বা এখান থেকে ক্রিয়েটে নিয়োগ ফার্স্ট টাইম করতে পারি গিফট স্টোরের ডিসপ্লে নাম দিলাম না জাস্ট নাম দেখুন এটা আমি গিফট স্টোর দিতে পারি বিভিন্ন গিফট কার্ড গিফট কর্নার বা অন্যান্য নামও দিতে পারি এটা ইচ্ছা মতো আচ্ছা এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ব্লগে যাই ফার্স্টে ক্রিয়েট নিউ ব্লগে গেলাম এবার এখান থেকে আমরা টাইটেল দিই ঠিক আছে টাইটেল টাইটেলই ওই সেম নামে দিলাম দেখা যাচ্ছে টাইটেল একটু ভালো করে দিতে দিলেও হয় ঠিক আছে আমি সেম টাই দিলাম গিফট স্টোর এগুলো পরবর্তীতে এডিট করা যায় ঠিক আছে এবার আমি এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা কী হবে অ্যাড্রেসটা আমার এই যে এখানে ধরুন ব্লগার ডট কম একটা অ্যাড্রেস এটা কিন্তু লিঙ্ক এটাই হবে তো অ্যাড্রেসে কখনো আমি স্টিলটা দিতে পারবো না আবার কোনো বড় হাতের অক্ষরও দিব না তো আমি এখানে জাস্ট গিফট স্টোর লিখি দেখি আমি এই এটা পাই কিনা তো এটা অলরেডি কেউ একজন ইউজ করে ফেলছে দেখছো হ্যাঁ গিফট স্টোরটা অ্যাভেলেবেল না নট অ্যাভেলেবেল তো কর্নার দেই এটাও নাই গিফট স্টোর ডিল এই নামে এটা পেয়ে গেলাম ঠিক আছে গিফট স্টোর ডিল আমি এটা পেয়ে গেলাম এখান থেকে করতে পারি এখান আমি যখন একটা এই যে টেমপ্লেট আছে এগুলো সিলেক্ট করতে পারি অথবা আমরা এই এই তৈরি করবো ডাউনলোড হ্যাঁ মানে তো আমরা এখানে থেকে ক্রিয়েটে ব্লক দিই আমার এখন একটা দেখো অলরেডি এখন এই মুহূর্তে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আমি যদি ভিউ টু ব্লগ দিই এই মুহূর্তে আমার ওয়েবসাইটটা কেমন লাগছে এইরকম লাগছে এটা আমার দেখতে মোটেও ভালো লাগছে ভালো লাগছে তো আমি এখন এই ওয়েবসাইটটাকে আমি একটু কাস্টমাইজ করবো ঠিক আছে তার আগে দেখি নিয়ে এই ব্লগের কিছু ফিচার সম্পর্কে জানি এখান থেকে কি এখানে পোস্ট থেকে অল পোস্ট এখান থেকে পোস্ট করতে পারি ক্রিয়েটে নিউ করে পোস্ট আসবে তো এখান থেকে আমরা আর্নিংয়ের অপশনটা পরেই যাই এখান থেকে অ্যাডসেন্সের একটা বিষয় থাকে তো অ্যাডসেন্সের কাজ করে তারা এগুলো করবে তো আমার অ্যাডসেন্স মূল করতে না এটা পরবর্তী স্ট্যাটাস স্ট্যাটাস যেটা স্ট্যাটাস ধরো আমার কত ভিউ আসতেছে না এখান এখানে দেখতে পারবো কমেন্ট যদি আমার ব্লগে কেউ কমেন্ট করে তো কমেন্ট সেকশনে সেই কমেন্টগুলো আমি অ্যাপ্রুভ দিতে পারবো ঠিক আছে তো আরেকটা জানি পেজেস লেআউট আমরা মূলত কাজ করবো লেআউটে ঠিক আছে থিম সেটিং তো অনেক কিছু আছে এইগুলোতে আমরা মূলত সবচেয়ে মূল কাজ হবে আমার মানে লেআউট ঠিক আছে লেআউট সাজানো ঠিক আছে হ্যাঁ এবং থিম তো আমরা প্রথমে থিম অপশনে যাই থিমে আসার পরে আমাদের এডিট এইচটিএমএল করতে হবে কাস্টমাইজ করে যে কোনো একটা করে এখানে অনেক থিম আছে এই থিম নিতে পারি বা আমরা গুগল থেকে থিম নেওয়া তো আমরা এই থিম নেওয়া না আমরা গুগল থেকে ভালো কোয়ালিটির পছন্দ মতো থিম নামাই নিয়ে আসি ঠিক আছে তো আমরা গুগল থেকে একটা থিমে যাব তো গুগল এজেন্সি থেকে ফ্রি থিম কালেকশন জন্য আমরা যেতে লিখতে পারি ফ্রি ব্লগার ব্লগার টেমপ্লেট ঠিক আছে হ্যাঁ ফ্রি ফ্রি ব্লগার টেমপ্লেট অনেকগুলো পাবো যেমন এখানে তিপ্পান্ন বেস্ট রেসপন্সিভ ব্লগার টেমপ্লেটস হ্যাঁ স্টেপ ফ্রি ব্লগ টুডে ঠিক আছে তো আমরা এখান থেকে একটা পেজ ওপেন করে দিই তিনশো প্লাস এই একটা নিলাম একশো প্লাসের একটা নিলাম তিরিশ প্লাস এটা নিলাম আর তিপ্পান্ন লিখে দিলাম এখানে আমরা ঘুরে ঘুরে দেখবো আসলে কোনটা পছন্দ হয় এটা যেটা পছন্দ আমরা সেটা ডাউনলোড করে নিতে পারি এই জায়গায় দেখি এখানে দেখো এখান থেকে আমাদের একটু খুঁজে বের বের করতে হবে আসলে কোন টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারবো করবো হ্যাঁ অনেক টেমপ্লেট পাবো তো আমাদের টেমপ্লেটটা আসলে কী ধরনের সেই ধরনের একটা টেমপ্লেট খুঁজে বের করাই বেটার হবে হ্যাঁ আমাদের কন্টেন্টটা হচ্ছে গিয়া যেহেতু মার্কেটিংয়ের বিষয়ে তো সেই রিলেটেড আমার কিছু করতে হবে চাইলে এখান থেকে ডেমো দেখে আসতে পারেন কেমন হবে ওয়েবসাইট ওয়েবসাইট কালেকশনটা তার একটু বেটার আরেকটা জিনিস ফলো রাখা উচিত ঠিক আছে আমরা এমন একটা ওয়েবসাইট নেব যেখানে আমাদের দুটো অ্যাড সেকশন দেওয়া থাকে যেমন এই যে এখানে একটা অ্যাড এই যে অ্যাড এই যে এখানে কিন্তু ওইরকম অ্যাডের সেকশনটা দেখা যাচ্ছে না তাই না তো আমরা চাইলে কিন্তু এই ধরনের ওয়েবসাইটও নিতে পারি তো আমার এটা ভালো লাগতেছে না আমি আর একটু খুঁজি তো একটু খুঁজে খুঁজে নেওয়াটাই বেটার ঠিক আছে এখানেও একটা অ্যাড সেকশন আছে যে এটাতে আমরা অ্যাড চালাতে পারি ঠিক আছে তো এটাও আমি আমার না এটাও দেবো না আসলে এই থিমটা নিতে পারি চাইলে যে এই থিমটা নেওয়া যায় তাদের তিনটে অ্যাড চালাইতে পারবো ঠিক আছে তাতে অনেক কিছু ফিচারও আছে একটু ডেমোটা দেখে আসবো না জানলে জাস্ট আমরা কী করবো এখানে যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করব এখান থেকে দেখি ডাউনলোড অপশন আছে এই যে ফ্রি ডাউনলোড অপশন আর এটা বাই আমরা ফ্রিটা ইউজ করি ইয়ে করতে পারি একটা ব্লগ নামে ফোল্ডার তৈরি করি এই যে এটা আমি থিম না থিমটা আমি কীভাবে ইনস্টল দেবো থিমটা ইনস্টল করবো কীভাবে থিম ইনস্টল করবো না এটা কথা ফার্স্টে এটাকে জিপ ফাইল নামে তো জিপ ফাইলটা আনজিপ করতে হবে জিপ ফাইলটা আনজিপ করার সিস্টেম হচ্ছে যে এক্সট্রা ফাইল দিই এক্সট্রা ফাইল দিয়ে ওকে করি জাস্ট আমার ফাইলটা আনজিপ হয়েছে তো এখন নিচের এই ফাইলটা আমাদের দরকার নেই এটা ডিলিট করি আমি এই ফাইলের মধ্যে ঢুকি দেখি কী আছে আচ্ছা, এখন এখানে মনে করি এখানে দেখো অনেকগুলো ফাইল আসছে না তো এত ফাইল আমার দরকার এই আমাকে দেখতে হবে X X M L document ঠিক আছে অনেক সময় এক্স এম এল ডকুমেন্ট একটা থেকে দুইটা পাওয়া যেতে পারে দুইটা তিনটা তো আমাদের দরকার হচ্ছে গিয়া এই যে এই ডকুমেন্টটা ডেমো ভার্সনটা কখনোই না দেখো এই এটা কিন্তু সোশ্যাল কোড তো সোশ্যাল কোড আমার দরকার হচ্ছে না কিন্তু আরেকটা আছে এক্সএমএল ডকুমেন্ট এখানে একটাই আছে দেখা যাচ্ছে এটা টেক্সট ডকুমেন্ট ওটার সাথে দেখা যাচ্ছে ডেমো থাকবে হ্যাঁ ডেমোর জন্য আলাদা এক্সএমএল ডকুমেন্ট আছে ওটা না আমরা নেব লাইভ ডেমো ছাড়া যেটা আছে এটা কি করব রাইট তো আমরা নোট প্যাড দিতে পারি ঠিক আছে যদি যে শুধুমাত্র এডিট যদি করতে চাই এডিট এডিট করলে একটা নোটপ্যাডে এরকম অটোমেটিক অন হয়ে যাবে আর যদি এটা এডিট করলো আর যদি কারো নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা থাকে পিসিতে নোটপ্যাড প্লাস প্লাস থাকলে রাইট টু দ্য হ্যাঁ এডিটোরিয়াল নোটপ্যাড প্লাস প্লাস এখানে যদি ক্লিক করি যে আমাদের এই স্টেমেল কোডটা সেটা চলে আসলো এই যে এত বড় একটা কোড এটা যদি নিজেরা কোডিং করে করতে চাই তাহলে সম্ভব সহজে এই যে কোডিং করা কোডিং কিন্তু সহজ না কোডিং করতে হলে অনেক কোডিং জানতে অনেক কিছু শিখতে হয় যেহেতু আমরা নতুন কোডিং জানি না সেহেতু আমরা এইভাবে নিলাম আর এটা ফ্রি ভার্সন আর এটা কোনো কপিরাইট ধরবে না গুগল ঠিক আছে তো আমরা এখান থেকে এটা কপি করে নিই ফার্স্টে এই যে এটা অল সিলেক্ট করে এটা অল সিলেক্ট করলাম কপি করলাম কপি করে আমরা চলে যাবো কই আমাদের ব্লগ সাইটে ব্লগ সাইটে যাবো কোথায় থিমে যাবো ফার্স্ট থিমে যাওয়ার পরে edit HTML edit HTML যাই তারপর এই যে এইচ টিমেল কোডটা আছে এটাকে আমাকে ডিলিট করতে হবে অল সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে অল সিলেক্ট করব করে ডিলিট এবার আমার সেই যে কপি করে আনলাম কপিটা এখানে পেস্ট করে ওকে এখন এখান থেকে আমরা save theme save theme save theme হলে এখানে আমরা চাইলে প্রিভিউ তার থিম করে প্রিভিউ থিমটা মানে আসলে সেট হলো কিনা আমরা এখানে প্রিভিউটা দেখতে পারি লোডিং দেখে প্রিভিউটা এখানে দেখা যায় আমার সিমটা কিন্তু থিমটা কিন্তু লোড হয়ে গেছে এবং থিমটা এখন দেখতে ঠিক এরকম দেখা তো আমি দেখি ভিউ ব্লগ করি দেখা যাক কেমন দেখায় সিমটা থিমটা কিন্তু আমার ঠিক এরকম আছে এবং এই যে গিফট স্টোর লিখছিলাম ঠিক আছে এটা আসছে যে আর এখানে গিফট স্টোর ডিল লিঙ্কের নাম তো আমরা চাইলে এই যে গিফট স্টোর যে লেখাটা এটা উঠাই দিয়ে আমরা গিফট স্টোর ডিল রাখতে পারি ঠিক আছে তো এখন আমরা যেহেতু এরকম আছে তো পেজটা আমরা আরেকটু কাস্টমাইজেশন করবো যেমন এখান থেকে যে এই অ্যাড ফাংশনটা আমরা এই মুহূর্তে অ্যাড চালাতে পারবো অ্যাড চালালেই গুগল এটা ব্যান্ড করে দিচ্ছে আমার এটা পুরাতন হতে হবে এবং অ্যাডটা গুগলের নিজস্ব অ্যাড হতে হবে ঠিক আছে তো আমরা এই অ্যাড ব্যানারগুলো এখন আপাতত এখানে রাখতেছি না ভবিষ্যতে আমাদের কাজে লাগবে অ্যাড ব্যানারগুলো আমরা কিছু সোশ্যাল লিঙ্ক যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো হোম যেখানে সব জায়গায় লিঙ্ক আপ করবো Facebook Twitter Google plus printer এগুলো কীভাবে লিঙ্ক আপ করবো হ্যাঁ তারপরে এই যে ইমেল কন্ট্যাক্ট আছে এখানে আরও কিছু অফিসের অ্যাড করব তো সেগুলো এখন দেখি ঠিক আছে আচ্ছা, এখন আমরা আমাদের মেন কাজ যেটা হবে সেটা হবে হচ্ছে যে লে আউট লে লেআউটও যাই আউট থেকে আমরা সব কিছু চেঞ্জ করবো ফার্স্ট অফ অল আমরা চাইলে যে ফ্যাব আইকন ফ্যাব আইকনটা কী ফ্যাব আইকন হচ্ছে ওয়েবসাইটের এই যে এখানে যে আইকন একটা দেখা যায় এই ফ্যাব আইকন এটাকে ফ্যাব আইকন আমরা এখানে একটা ফাইভ আইকন সিলেক্ট করতে পারি তারপরে এখানে ফলস অনেক কিছুই করতে পারি তারপরে থিম অপশন থিম অপশন থেকে এগুলো করতে পারি সব এডিট করে আমরা চেঞ্জ করব ঠিক আছে ব্লগার হেডার ঠিক আছে এখানে হেডার লোগো বসবে এখানে হেডার অ্যাডস অ্যাডস এখানে রাখতেও পারি নেওয়া পারি মেনু বারটা সেটিং করবো আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ দেখি তো তার আগে আমরা এটা আমাদের সাইটের নাম থেকে হচ্ছে গিফট স্টোর ডিল তো আমরা ফার্স্টেই করবো কি ইয়ে করে দিই এবার কিছু লোগো বানাই দিই তোমাদের লোগো লাগবে এখানে এটা আমরা রাখবো না একটা লোগো সেট করবো ঠিক আছে কিন্তু এটাও খারাপ লাগছে না দেখতে গিফট স্টোর রাখা যায় বাট আমরা একটা লোগো সেট করি এই থিমের জন্য এটা এইভাবে আসছে আমরা লোগো বানাই লোগো করার জন্য আমরা বেস্ট হবে ক্যানভা অথবা লোগো মেকার ক্যানভা অথবা লোগো মেকার তো আমি ক্যানভাতে কী করি ঠিক আছে ক্যানভা লোগো মেকার থেকে করি ক্যানভা লোগো মেক আর ঠিক আছে maker maker logo maker আমরা অনেকেই স্ক্রিনটা ভুল করবে মেক আর দেবে কিন্তু মেক আর হবে শুধু মেক আর এই যে লোগো মেকারে যাই মেকারে চলে যায় ডিরেক্ট আমরা লোগোটা তৈরি করতে পারি লোগো তৈরি করার জন্য টেক্সট টেক্সট এখান থেকে যে ডাউনলোড লোড রেজলিউশন ফাইল ঠিক আছে এখানে এই এটা যদি আমি download your files high resolution দিই তাহলে উনিশ ডলার লাগতো আমার কী দরকার উনিশ ডলার আমি লোড রেজলিউশন ক্লিক করি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে লাগবে ঠিক এখান থেকে আমার এই জায়গায় ফার্স্টেই আমার এই লোগোটা সেট হচ্ছে না কী বলতেছে একশো কেজি হ্যাঁ সিলেক্ট ফ্যাবাগন দ্যাট লেস দেন একশো কেজি ফাইভ মানে একশো কেজি মিনিমাম একশো কেজি আমরা এখানে আবার সুইচ করি এটা দেখি কত কেজি প্রপার্টিসে যাই মাত্র তেরো তাই না এটাকে মানে একশো কেজি ফাইল বানাতে বানাইতে হবে এটা আমি পরে করি আমি আগে হেডার লোগোটা সেট করি এটা যাই হেডার লোগো সুইচ ফাইল কাজ করবো সমস্যা সেটা গেমেন্ট করে দেবো এবার এবার গিফট স্টোর যাই গিফট স্টোর যাওয়ার পরে আমাদের লোগো তো ঠিকই নিছি কিন্তু এখানে এই এইটা উঠে নেই আমার এইটা উঠাইতে হবে এটা উঠাইতে হলে কী করি এখানে যাই তারপর দেখি কী একখানে ভুল করছি inside of the description have a description রয়েছে হ্যাঁ বিহাইন্ড টাইটেল এই যে বিহাইন্ড টাইটেলের টিকমার্ক আছে এটা বাদ দিয়ে আমরা instant of the title and description এটা ক্লিক করে সেভ করি সেভ করার পরে আবার সেভ এগ্রিমেন্ট দিই দেওয়ার পরে রিলোড দিই এখন শুধুমাত্র আমার রিফিস্টি তো মোটামুটি এই যে শুধুমাত্র লোগোটা সেন্স তাদের কিন্তু সাইডটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে তাই না তো আমরা এখন ফেভার আইকনটাই দেওয়ার চেষ্টা করি ফেভার আইকনটা কী দেবো কী দেওয়া যায় ফেভার আইকন নিচ্ছে না তো আমরা এই লোগোটাকে এখান থেকে একশো কুড়ি ফাইল বানানো যায় এখানে সুইচ ফাইলে যাওয়ার পরে রিলোড দিই সেভ এগ্রিমেন্ট আর দেখো এই জায়গায় ব্লগারের লোগো থাকে আমার লোগোটা ফ্যাব আইকনটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ, এই যে চেঞ্জ হয়ে গেছে ফ্যাব আইকনটা যদিও বোঝা যাচ্ছে না এখানে একটা ভালো একটা ফ্যাব আইকন দিতে ভালো হতো এখন লেয়ার থেকে আমরা ফার্স্টে খুব আমার অ্যাড যেগুলো আছে অ্যাডগুলো উঠাই দিই ঠিক আছে এই অ্যাডগুলো রাখবেন যাই ফার্স্টে আমার এই যে হেডার অ্যাড এডিটে যাবো এডিটে যাওয়ার পরে যে এই স্টোর কোডটা আসলো জাস্ট কোডটা আসলে ডিলেক্ট করে সেভ দেবো রিমুভ করো রিমুভ করলে প্রবলেম কারণ আমার সেটা লাগতে হবে দেখি একটা যাই কিনা রিলাম দেই অ্যাড চলে গেছে অ্যাডটা কিন্তু দেখা যাচ্ছে না এবার আবার যাই দেখি আরও অ্যাড আছে কোথায় এই সাইডে এক ব্যানার এক ব্যানার এক্সট্রা ঠিক আছে এক্সট্রা অ্যাডস স্পন্সর এইগুলো দেখতে হবে এখন বুঝলি এই যে স্পন্সর আর এক্সট্রা অ্যাড হ্যাঁ স্পন্সরে ক্লিক করি ডিলিট সেভ এবং এক্সট্রা অ্যাড ক্লিক করি এডিটে সিলেক্ট আছে তোমার এক্সট্রা অ্যাড্রেস রয়েছে এখন এখানে দেওয়া আছে স্পন্সার এক্সট্রা লেখা থাকছে দেখতে খারাপ লাগবে তো এই লেখাটা দিলে আমাকে আবার এডিটে করতে হবে তারপর এই যে স্পন্সর লেখাটা এটা ডিলিট করতে হবে লেখাটা আছে এটাও করে এটা রেখে দিলাম ভবিষ্যতে আমার অ্যাডস লাগানো কাজে লাগবে এখন দেখি রিলোড ঠিক আছে ঠিক আছে এখন আমার কাজ করতে হবে এই যে সোশ্যাল লিঙ্কগুলো করতে হবে হোম অ্যাবাউট এগুলো ঠিক করতে হবে ঠিক আছে এই যে এর পাশে তারপরে আমাকে এই যে এই যে মেনু বারগুলো ঠিক আছে ওইটাই বলবেন এই যে মেনু বার যেগুলো আছে এইগুলোও ঠিক করতে হবে তো এইগুলো আমি আগামীকালকে আবার দেখাই তো আজকে এইটাই এই যা দেখালাম এতটুকু মাথার মধ্যে রেখে করে ফেলাম